আচ্ছা সবাইকে ধন্যবাদ আমাদের এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের গ্রুপ এখানে আমাদের প্রত্যেকের ধারণাই হচ্ছে ইনকাম করা তো আপনাদের প্রত্যেকের কাছ থেকে সামহাও একটা সম্মানী নেওয়া হয়েছে সেই সম্মানীটা আমি এখন একটা কাজে ব্যবহার করব সেটা আমার পকেটে না আমি আপনাদের সাপোর্টের জন্যই একটা কাজে ব্যবহার করব ইনশাল্লাহ আপনারা হয়তো দশ পনেরো দিনের জন্য ভিতরে একটা আপডেট পেয়ে যাবেন <clears throat> যে বিষয়টা হচ্ছে আপনার মার্কেটিং সেক্টরটা হচ্ছে বিশেষভাবে করে ডিজিটাল মার্কেটিং সেক্টরটাতে আপনি শুধুমাত্র যদি ওই মার্কেট প্লেসের দিকে চেয়ে থাকেন তাইলে আর আপনার জন্য মনে করেন ওই মাছরাঙ্গার আদারের মতো মাছরাঙ্গার আদার বুঝেন তো মাছরাঙ্গার আদার হচ্ছে মাছরাঙ্গা পাখি কি করে কোনো একটা জলাশয়ের পাশে গিয়ে সারাদিন বসে থাকে হঠাৎ যদি একটা মাছ বাইশা উঠে তাইলে তার ভাগ্যে জুটে আর যদি বাইশা না উঠে তাহলে এই দিন সে উপোস থাকতে হয় তো বিষয়টা এরকমই দাঁড়ায় তো কিন্তু যদি আপনি মা আপনার ফাইবারের পাশাপাশি যদি আপনি চিন্তা করেন যে না আমি আউট অফ মার্কেট প্লেসে আমি নিজেকে বিল্ড আপ করবো আমি নিজেকে এখান থেকেই জেনারেট করব বায়ার জেনারেট করব তাইলে কিন্তু আপনার জন্য সম্ভব আপনার জন্য এখান থেকে সম্ভব এবং বর্তমানে বর্তমান ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার দেখা যাচ্ছে যে সমস্ত মানুষ বাইরে মার্কেটিং জানে আউট অফ মার্কেট প্লেসের মার্কেটিং জানে সেখান থেকে বায়ার জেনারেট করা জানে তারাই মোটামুটি সাকসেস হচ্ছে আর মার্কেট প্লেসে যদি আপনি একশো ডলারে একটা কাজ পান সেখান থেকে আপনার কাছ থেকে বিশ ডলার নিবে মার্কেট প্লেস কাইটা আর আপনার কাছ থেকে বায়ার নিবে বায়ারের কাছ থেকে মার্কেট প্লেস নিবে চল্লিশ ডলার কাইটা দ্যাটস মিন ষাট ডলার মাঝখানে নাই আর বায়াররা মার্কেট প্লেসের বাইরে কাজ দেয় এখন বেশি এই জন্যই দেয় যে এই ষাট ডলারটা সে ছাড় পাচ্ছে আপনিও তখন চিন্তা করবেন যে আমার তো আর বিশ ডলার লস হচ্ছে না তাইলে আমি একশো ডলারের কাজ আশি ডলারে দিয়ে দেই বায়ার তখন ক্যালকুলেশন করে চিন্তা করে যে আমি ষাট ডলার সেভ পাচ্ছি তাইলে কাজটা মার্কেট প্লেসের বাইরে দিয়ে দেয় তবে এর জন্য আপনাকে কি করতে হইব প্রফেশনালিজম দেখাইতে হইব প্রফেশনালিজম কি দেখাইতে হইব আপনার ফেসবুক অ্যাকাউন্টকে প্রফেশনাল করতে হবে আপনার প্রফেশনাল একটা পেজ লাগবে আপনার প্রফেশনাল একটা গ্রুপ লাগবে আপনার একটা ইউটিউব চ্যানেল লাগবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রফেশনালি লাগবে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটা প্রফেশনাল লাগবে আপনার টুইটার অ্যাকাউন্টটা প্রফেশনাল লাগবে এই প্রত্যেকটা অ্যাকাউন্টকে আপনি প্রফেশনাল করে সেট করার পরে তার সাথে যদি আপনার পক্ষে পসিবল হয় প্রিন্টারেস্ট অ্যাকাউন্টও আপনি প্রফেশনাল করে নেবেন এ প্রত্যেকটা সেক্টর যদি আপনার পক্ষে প্রফেশনাল করে সেট করা সম্ভব হয় এবং আপনি যদি এগুলাতে কন্টিনিউয়াসলি শিডিউল পোস্ট করতে পারেন তাহলে আপনার জন্য কাজ পাওয়ার একটা পসিবিলিটি থেকে থাকে মানে আশা রাখতে পারেন আপনি উইদিন তিন মাসের ভিতরে কাজ পাবেন ইনশাল্লাহ কিন্তু এগুলো হচ্ছে প্রতিদিন শিডিউলভাবে পোস্ট করতে হইব এটা হচ্ছে শর্ত শিডিউল পোস্ট যদি না করেন তাহলে আপনি পাবেন না পারবেন না কাজ পাবেন না কারণ আপনার প্রোফাইলে যখন একজন মানুষ ঢুকবে তখনই আপনাকে দেখতে হবে যে সে ওই মানুষটা দেখবে যে আপনি কতটুকু প্রফেশনাল আপনার অ্যাক্টিভিটিস কতটুকু মানুষ আপনাকে নিয়ে কোনো বাজে কমেন্ট করছে কি না কারো বাজে কমেন্ট আছে কি না বা আপনাকে নিয়ে কোনো মানুষ গুড কমেন্ট করছে কি না এই বিষয়গুলো আপনি কি করতে হইব দেখাইতে হইব মানুষকে সো আপনি এই জায়গাতে আপনি যত বেশি অ্যাক্টিভিটিস দেখাবেন তত লাভ আর মার্কেট প্লেসটার মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে মার্কেট প্লেসটার জন্য অ্যাক্টিভ থাকার জন্য সবচেয়ে সহজ হচ্ছে আপনি একটা এক্সটেনশন অ্যাড করবেন অটো রিলোডার এক্সটেনশন অ্যাড করবেন দুইটা তিনটা টেবের আইকা দিবেন কন্টিনিউয়াসলি আপনার এটা চলতে থাকবে পাঁচ মিনিট ফর ফর রিলোড হবে আপনার অ্যাক্টিভিটিস থাকবে মার্কেট প্লেস একটা জিনিস মনে রাখবেন ফাইবার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি অ্যাক্টিভিটিস যত বেশি বাড়াইবেন তত বেশি আপনার গিকটা র্যাঙ্কে আসার জন্য সম্ভাবনা থাকে সো <clears throat> আপনি এই জায়গাতে আপনি একটু বেশি কমফোর্ট ফিল করবেন আর পোস্টগুলা শিডিউল পোস্টগুলা করবেন আপনি যে লোকেশনে পোস্ট করবেন সেই লোকেশন দৈরে পোস্ট করবেন এবং লোকেশনে টাইম জোনটা দইরে পোস্ট করবেন টাইম জোনটা মানে হচ্ছে আমাদের দেশে এখন রাত্রে বারোটা হচ্ছে এখন যদি একটা পোস্ট করেন আচ্ছা আপনি মনে করেন এই পোস্টটা কয়জন মানুষ দেখবে কারণ হচ্ছে এখন আমাদের ম্যাক্সিমাম আমাদের দেশের মানুষ এখন ঘুমাই গেছে ঠান্ডার দিন হিসাবে আরও আগেই ঘুমাই যায় না আমরা তো ফ্রিল্যান্সার যারা এরা এদের মধ্যে কোনো আর কোনো ওয়ে নাই বিদায় আমরা রাত্রে জাগ্রত থাকে কিন্তু মোস্ট অফ দ্য দেশে নাইনটি পার্সেন্ট মানুষ অলরেডি ঘুমাই গেছে অলরেডি ঘুমাই গেছে কারণ হচ্ছে ঠান্ডার দিন ঠান্ডা তো প্রচণ্ড বুঝতে পারছেন এই জন্য আপনি কি করবেন ওইভাবে মানুষের টাইম জোনটা ফলো করে করে পোস্ট করতে হইব কোন সময় মানুষ অ্যাক্টিভ আছে এই বিষয়গুলো আর বিভিন্ন গ্রুপে যুক্ত হইতে হইব তো এই গ্রুপে কিভাবে যুক্ত হবেন মার্কেটিং কিভাবে করবেন সে বিষয়গুলো আপনাদের পরে দেখাইব আজকে আপনাদের একটু ফাইবারটা দেখি আপনারা আমাকে একটু ফাইবারটা কে দেখাইবেন প্রথমে যে ভাই আমি আপনাকে ফাইবারটা দেখাই প্রথমে আমি স্যার আচ্ছা দেখেন তো আপনি স্ক্রিন শেয়ার করে আপনার ফাইবার ওপেন করেন মোবাইল দিয়া ভাই ভাই ভাই ভাই এক মিনিট এক মিনিট মোবাইল দিয়ে দুঃখিত আমি পারবো না মোবাইলে আমি বুঝি না ভাই আগেই বলা হয়েছিল স্যার যে যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারা আসবেন কেন মোবাইল দিয়ে আপনারা অ্যাড করতেছেন ভাই মোবাইল দিয়ে ভাই মোবাইল দিয়ে তো <sighs> মোবাইল দিয়ে আমার আছে স্যার তো আমি আপাতত পিসিটা অফ করে রাখছি না মোবাইল দিয়ে তো আপনি ফাইবার আমাকে কি দেখাইবেন ফাইবার আমাকে কি দেখাইবেন মোবাইল দেওয়া তাইলে কে আছেন পিসিতে কে আছেন একটু স্যার আমি আছি হ্যাঁ একটু প্লিজ স্ক্রিনটা শেয়ার করুন আচ্ছা। আমার কথা তো ক্লিয়ারলি বোঝা যায় জি হ্যাঁ অন করতেছেন আর যে তুষার ভাই screen share ji sir screen share অপশনটা যদি একটু বলে দেন আচ্ছা স্ক্রিন শেয়ার হচ্ছে এখানে তীর চিহ্ন আছে দেখছেন হ্যাঁ ওই যে তিনটা ডট চিহ্ন যেটা ওইটা না তিনটা ডটের পাশে একটা এরর হ্যাঁ, চিহ্ন এরর চিহ্নটা ক্লিক করবেন তারপরে উপরে দেখবেন your enter screen enter screen হ্যাঁ এটা দেওয়ার পরে হচ্ছে তারপরে একটা বক্স আসবে সেই বক্সের উপরে ক্লিক করবেন আচ্ছা দেওয়ার পর শেয়ার এটা শেয়ার হ্যাঁ দেওয়ার পর শেয়ার এটা ট্রাই করছিলাম যে বক্সে ক্লিক করুন না সেজন্য হয় না হ্যাঁ বক্সে ক্লিক করবেন ওকে আপনার ফাইবারটা একটু আমাকে দেখান প্লিজ হ্যাঁ, ঠিক আছে এক্সটেনশনটা অফ করে নিয়ে যে অটো রিলেটেড ওইটা হ্যাঁ হ্যাঁ এক্সটেনশনটা অফ করে অফ করে দিচ্ছি হ্যাঁ। আচ্ছা এবার কি করব এখন আপনার প্রোফাইলে যাবেন আপনি প্রোফাইলে যাবেন আচ্ছা আচ্ছা। এরপর কি আমার আচ্ছা। গুলো দেখাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গিগে যাবেন হ্যাঁ, আচ্ছা আপনার এক এক মাসের গিগ এটা তাই না যে একটা গিগ মাত্র আপনার একটাই হ্যাঁ আচ্ছা আপনি ওখানে ওই লাস্ট থার্টি ডেজের জায়গায় ক্লিক করে সেভেন ডেজ করেন সেভেন সেভেন হ্যাঁ সেভেন হয় না কেন হয়েছে তো সেভেন না সেভেন আপনি আচ্ছা আপনার ওই গিগের উপরে ক্লিক করেন তো আপনার ওই টাইটেলের উপরে ক্লিক করেন আচ্ছা নিচের দিকে স্ক্রল করে আসেন ও আচ্ছা আপনার হ্যাঁ, নিচের দিকে স্ক্রল করে আসেন আসেন নিচের দিকে স্ক্রল করে আরও নিচে আসেন আরও নিচে আসেন স্ক্রল করে স্ক্রল করে নিচে আসেন স্ক্রল করে নিচের দিকে আসেন নিচের দিকে আসেন একটা চার্ট দেখতে পারবেন আর একটু নিচে আসেন না আর নিচে নামছে না তো তাহলে একবার নিচে যাচ্ছে একটা চার্ট দেখতে পান না একটা চার্ট একটা চার্ট হবে তো চার্ট হচ্ছে কি এটা এখন তো এই এই যে এই যে চার্ট হ্যাঁ এখানে আপনি মাউসটা নাড়াচাড়া করেন একটু নেন তো এদিকে দেখেন আচ্ছা দাঁড়ান এই দু একদম প্রথম থেকে শুরু করেন আচ্ছা আপনি মনে করেন আঠাশ তারিখের আপনার ইমপ্রেশন কয়টা মাত্র দুইটা দুটা আচ্ছা তারপরে আসেন 29 তারিখ একটা হুম 30 তারিখ একটা চারটা হ্যাঁ 31 তারিখ নাই 1 হ্যাঁ। তারিখও নাই হ্যাঁ। আবার 2 তারিখে 6টা 6টা হ্যাঁ 3 তারিখে 2টা আমি প্রথম যেদিন আপলোড দিয়েছি ওই দিনে আমারটা প্রায় একটা রাতের মধ্যে 80টার মতো হয়েছে ইমপ্রেশন আসছিল কিন্তু তারপরে ইমপ্রেশন ডাউন হয়েছে ফল ডাউন হ্যাঁ, করছে আমি এরপরে হচ্ছে আমি অ্যাক্টিভ ছিলাম না আচ্ছা আচ্ছা আচ্ছা অ্যাক্টিভ ছিলেন না এই জন্য সমস্যা নেই আচ্ছা হ্যাঁ। এখন আপনি কাজ করেন আপনি আপনার ওই যে একটু উপরের দিকে যান উপরের দিকে যান উপরের দিকে হ্যাঁ উপরের দিকে যাওয়ার পরে আপনি ওই যে ডান পাশে দেখেন একটা ডট আছে আপনার গিগের ডান পাশে ওই যে ওই জিরো পার্সেন্টের ডান পাশে এটা হ্যাঁ এখানে ক্লিক করেন প্রিভিউতে ক্লিক করেন আচ্ছা এখন আমরা এই জায়গাটাই ভালো করে দেখি I will do data entry data mining web research web scraping wait wait আমার পড়তে দিন web scraping copy paste lead generation আচ্ছা বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ বসাইছেন জিওর মধ্যে আপনার টাইটেলের মধ্যে আপনাকে মানে টাইটেলটা আপনার মানে খুবই স্ট্রং হয়েছে খুবই ভালো হয়েছে ওকে ঠিক আছে কিন্তু আপনার যে প্রথম নম্বর ফল্টটা হচ্ছে আপনার ইমেজ এক নম্বরের ফল্ট হচ্ছে আপনার ইমেজটা অ্যাট্রাকটিভ না কথা বুঝতে পারছেন আপনি আরেকটা ট্যাব আচ্ছা। নেন আরেকটা আপনি একটা কাজ করেন ওই যে থ্রি ডোটে ক্লিক করেন আপনার পিসির ওই যে থ্রি ডোটে আপনার উপরের ছবির পাশে থ্রি ডটে ক্লিক করে ইনকমপ্লিট মোডে ক্লিক করেন ইনকমপ্লিট মোডে অথবা নিউ টেবে হ্যাঁ এখানে দেন এখানে ফাইবার ডট কম দেন ফাইবার ডট কম সার্চ দেন আচ্ছা তাইলে আপনারটা কি ডাটা এন্ট্রি গিক তাই না আচ্ছা। এখন আচ্ছা। এখানে দেন ডাটা এন্ট্রি সার্চ দেন ব্র্যান্ড হুম আপনারা সবাই দেখেন নিচের দিকে আসেন আচ্ছা ওই যে দুই নাম্বার ভদ্রলোকের যে ইমেজটা আছে এটা ক্যান্সেল দেন ওকে এই যে ক্লিক করব না না না না এটা ওপেন করার প্রয়োজন নেই এখান থেকে আপনি আলাদা এই যে উনার যে ইমেজটা আছে আচ্ছা দেখেন ইমেজটা কি দেখতে চুকে পড়ে চুকে বাসে হ্যাঁ, চুকে পড়ে চুকে পড়ে আচ্ছা তারপরে একটু নিচে আসেন এক নাম্বার গিগের ইমেজটাও একটু চুকে বাসে আচ্ছা নিচের দিকে আসেন হ্যাঁ নিচের দিকে আসেন এই যে দেখেন professional digital data entry service চুকে পড়ে এখানে হ্যাঁ, তিনটা আছে তিনটাই চুকে পড়ে আর একটু নিচের দিকে আসেন হুম দেখেন তাদের ইমেজগুলো চুকে পড়ে এখন আপনি ইনকমপ্লিট মুড ক্যান্সেল করে আপনি আপনারটা ওপেন করেন এখন দেখেন আপনারটা চুকে পড়ে এত বড় তাদেরটা ছোট হওয়া সত্ত্বেও চুকে পড়ে কিন্তু আপনারটা এত বড় হওয়া সত্ত্বেও চুকে পড়ে একটা কি আছে মানে দুর্বল দুর্বল ভাব আছে মাইন্ড করেন না এখানে আমি আপনাকে ধরার সংশোধনের জন্যই বলছি তাইলে আমাদের ফাইবারের হ্যাঁ, আমাদের ফাইবারের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে প্রয়োজনে আমরা একটা গিগের জন্য দুইশো টাকা হইলে আপনারা কি করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনারের মাধ্যমে গিগের ইমেজ ক্রিয়েট করতে পারবেন কথা বুঝতে পারছেন মাত্র দুইশো টাকা হইলে আপনি আমাকে বললে আমি আমার পরিচিত আছে আমার স্টুডেন্ট উনি ওনার বাড়ি হচ্ছে সম্ভবত সুনামগঞ্জ দিরাইতে ওনার লিঙ্ক দিয়ে দিব আপনি আমার নাম বললে উনি দেড়শো থেকে দুইশো টাকার ভিতরে আপনাকে একটা গিগ ইমেজ সেই রকম করে বানাইয়া দিবে এত স্মার্টলি বানাইয়া দিবে দেখার সাথে সাথে কেউ দেখলে আপনার এখানে ক্লিক করতে বাধ্য হইব বিষয়টা বুঝতে পারছেন আপনি হ্যাঁ আচ্ছা আসুন একটু নিচের দিকে যাই আমরা আচ্ছা নিচের দিকে আসার পরে আপনি কি লিখছেন আপনি আপনার ওই ডেসক্রিপশনটা কপি করেন ডেসক্রিপশনটা কপি করছেন আচ্ছা কপি করে একটা ট্যাব ওপেন করেন আপনারা সবাই মন দিয়ে ফলো করেন বিষয়গুলো হ্যাঁ। একটা ট্যাব ওপেন করেন ডাবল চেকার ডট কম নামে একটা ওয়েবসাইট সার্চ করেন গুগল ট্রান্সলেটর যাবে না না ডাবল চেকার নামে একটা ওয়েবসাইট সার্চ করেন double checker D O U B L E double double checker এখানে সাইন এই যে প্রথমটাই এটা না না প্লাগ সরি সরি এখানে দেখেন hundred percent free hundred percent free যে আছে না ওই অপশনটা তিন নাম্বার অপশন এই যে এই যে এই অপশনটা হ্যাঁ, হ্যাঁ এইটা এইটা এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এটা আপনার ওই যে মেক ক্রম ফাস্ট এটাতে নট নাও দিয়ে দিন হ্যাঁ অ্যাকসেপ্ট ক্লিক করেন অ্যাকসেপ্ট উপরের অ্যাকসেপ্টটা ক্লিক করেন ও ডাবল চেকারে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সম্ভবত উপরে অ্যাকসেপ্টটা ক্লিক করেন আগে এখানে অ্যাকসেপ্ট দেন হ্যাঁ ওকে একটু নিচের দিকে আসেন তো দেখি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন হ্যাঁ নিচের দিকে আসেন এখানে আচ্ছা এটা এখানে পেস্ট করেন আপনি এখানে পেস্ট করে ওই বক্সের মধ্যে ওই যে কপি করছেন না ফাইবারের লেখাটা পেস্ট করেন ওকে নিচের দিকে আসেন I am not a robot এটা দেন তারপরে দেন চেক হুম প্লাগিজম এটা হ্যাঁ, হ্যাঁ। দে এটা দে একটু ওয়েট করেন রিলোড হইতে সময় দেন পঞ্চাশ পার্সেন্ট তেষট্টি পঁচাত্তর হান্ড্রেড পার্সেন্ট ওকে নিচের দিকে আসেন এখন দেনাই হান্ড্রেড পার্সেন্ট ওয়েট করেন আপনার নেটওয়ার্ক একটু স্লো আপনি ব্রডব্যান্ড ইউজ করেন না মোবাইল ওয়াইফাই না ওয়াইফাই দিয়ে ইউজ করতেছি ও তারপরে এত স্লো হ্যাঁ, গ্রামের বাড়িতে তো এখন এখানে ওয়াইফাই একটু স্লো আচ্ছা। তাইলে আমি তো মোবাইল ডাটা দিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি এখন কষ্ট করে একটু আপনারা সবাই ফাস্ট নেটওয়ার্কে যুক্ত হবেন ওই যে নেটওয়ার্ক স্লো হইলে ক্লাসটা নিতে একটু সময় লাগে তো আচ্ছা নিচের দিকে আসেন তো দেখি কিছু দিছে কিনা না এখনো কিছু দেয় নাই হোয়াইট করার কথা বলতেছে নাড়াচাড়া কইরেন না নাড়াচাড়া কইরেন না হয়ে গেলে এক মিনিট ওয়েট করে করেন ঠিক আছে আমি আসতেছি আচ্ছা আসছে নাকি জি স্যার দেখি নিচে ওইটাকে ওই ক্যান্সেল করেন এটা এটা ক্যান্সেল করেন হ্যাঁ, নিচের দিকে আসেন তো রেজাল্ট নিচের দিকে আচ্ছা দাঁড়ান এক মিনিট আপনি যে ডেসক্রিপশনটা ইউজ করছেন সেই ডেসক্রিপশনটা কি ইউনিক ইউনিক কি বুঝেন হ্যাঁ, সবার থেকে আলাদা মানে কারোর সাথে ম্যাচ করছে কি না এর ম্যাচ করছে এরকম নাই সে মানে আপনি যে ডেসক্রিপশনটা ইউজ করছেন সেই ডেসক্রিপশনটা আচ্ছা। সেই ডেসক্রিপশনের কিছু শব্দ বাক্য এরকম কেউ আগে ইউজ করছে এরকম কেউ আছে কিনা তার মধ্যে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মানুষে আগে ইউজ করছে হ্যাঁ। আর পঞ্চাশ পার্সেন্ট আপনার নিজের ব্যক্তিগত তাইলে ডেসক্রিপশনটা কি না ইউনিক না বুঝতে পারছেন এখন প্রথম নম্বর শর্ত হচ্ছে ফাইবারে যদি আপনার ডেসক্রিপশন ইউনিক না হয় তাহলে আপনার গিগ র্যাঙ্ক করার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট কম মাত্র টেন পার্সেন্ট তাইলে কি হইল প্রথম নম্বর একটা ইউনিক ইমেজ লাগবে খুবই স্পেশাল চুকে বাসে এরকম একটা ইমেজ লাগবে দুই নম্বর হচ্ছে সেই ইমেজটা এসিও করা লাগবে তিন নম্বর হচ্ছে আপনার ইউনিক একটা ডেসক্রিপশন লাগবে ডেসক্রিপশনটার যেটার চেষ্টা করবেন হান্ড্রেড পারসেন্ট ইউনিক যদি হান্ড্রেড পারসেন্ট ইউনিক না হয় তবু মানে পঁচানব্বই পারসেন্ট ইউনিক হয় বা নব্বই পারসেন্টও ইউনিক হয় সে বিষয়টা খেয়াল রাখতে হইব কথা বুঝতে পারছেন তার মানে ডেসক্রিপশনটা ইউনিক না আচ্ছা এখন ডেসক্রিপশন ইউনিক ডেসক্রিপশন কিভাবে মেক করবেন সেটা আমি দেখিয়ে দেবো একটু পরে তারপরে আসুন নিজে আপনি আবার আপনার ফাইবারের ট্যাবের মধ্যে যান আপনি হ্যাঁ এইটা এইটা এইটা এই ট্যাবে এই না গিগ না পাশেরটা পাশের টেপ পাশের টেপ আছে না এই এইটা এই হ্যাঁ এখানে সিলেক্টটা কাটেন কাটটা নিচের দিকে আসেন নিচের দিকে আসেন একদম নিচের দিকে আইসা ট্যাগ যেখানে ওখানে আসেন ট্যাগ আরো নিচে আরো নিচে আচ্ছা আপনি পাঁচটা ট্যাগ কি কি দিছেন পাঁচটা ট্যাগ দেখান আমাকে আরেকটু উপরের দিকে আসেন এই এই এই জায়গায় এই জায়গায় এই জায়গায় হ্যাঁ দাঁড়ান এখানে কি কি আছে একটু আমি আমার স্ক্রিনটা ফুল করে আমি দেখি একটু আচ্ছা এখানে data collection data entry lead generation data mining copy paste okay আচ্ছা এখন আপনি কি করবেন এই এই পাঁচটা টেক এখন আমরা রিসার্চ করবো আপনার গিকটা তো অবশ্যই ডাটা এন্ট্রি রিলেটেড তাই না জি আচ্ছা এখন আপনি একটু স্ক্রিন শেয়ার অফ করেন আমি একটু দেখাই আপনাকে আচ্ছা স্ক্রিন শেয়ার হইছে জি স্যার হইছে আচ্ছা ওকে এখন দেখেন আমি ব্রাউজার দেখা যাচ্ছে জি স্যার দেখা যাচ্ছে আচ্ছা, আচ্ছা প্রথমে ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করি আমরা ডাটা এন্ট্রি আসছে ওকে ওই ভদ্রলোককে ওপেন করলাম দেখেন উনি গিকটা যে বানাইছে ডাটা এন্ট্রি দেওয়ার সময় এই জায়গাটা কপি করেন এই জায়গাটা আপনি লেখা রাখেন <clears throat> আপনারা সবাই দেখবেন data data entry copy paste মানে আপনি গিগ দেওয়ার সময় এই তিনটা অপশনকে আপনি কি করতে হইব সেট করে রাখতে হইব এখন আমাদের মূল সমস্যা কোন জায়গায় জানেন না মূল সমস্যাটা হয়েছে আমরা যখন গিগ দেই তখন এই ট্যাগুলা যখন দেই তখন একটা ট্যাগের সাথে আরেকটা ট্যাগের কি থাকে না রিলেটেড থাকে না আচ্ছা দুই নম্বর হচ্ছে data mining data mining data mining মনে হয় ওই ভদ্রলোক ওনারে ওপেন করি আচ্ছা দেখেন ডাটা মাইনিংয়ে যখন আসলাম তখন তাদের ডাটা মাইনিংয়ের সেট আপটা কীভাবে data data processing data mining and scraping আচ্ছা এখন আপনি বলেন আপনার দুইটে দুই ক্যাটাগরিতে সেট করা আপনার গিগ র্যাঙ্ক করার কোনো সম্ভাবনা আছে রাজু ভাই কোন দুই ক্যাটাগরিতে আপনি মনে রাখবেন একটা গিগের মধ্যে যদি ট্যাগ এমনভাবে ইউজ করা থাকে যে ট্যাগুলা দুই ক্যাটাগরি তাহলে আপনার গিগ কখনোই র্যাঙ্ক করবে না আপনি যখন গিগের ট্যাগুলা সেট করবেন তখন প্রত্যেকটা ট্যাগ অবশ্যই ক্যাটাগরি ম্যাচ করতে হইব এটা আপনাদের সবাইকে বলতেছি যাদের গিগ র্যাঙ্ক করে না আমার গিগ ফার্স্ট পেজে কিন্তু আপনি অনলাইন সেলার দিয়ে যদি আপনি অল ডাইরেক্টলি ফার্স্ট পেজে হচ্ছে আমার ইউটিউবের গিগ তারপরে হচ্ছে আমার ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনের গিগ ডাইরেক্টলি ফার্স্ট পেজে বেশ কয়েকটা কিওয়ার্ড দিয়ে ফার্স্ট পেজে তারপরে হচ্ছে আপনি আমার ইউটিউবে সিওর গিগ যদি অনলাইন সেলার দিয়ে পান তাহলে ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে পাইবেন আপনি আমার গিগ যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা দিয়ে পান তাহলে অনলাইন সেলার দিয়ে দিলে তাইলে আপনি পাইবেন ইনস্টাগ্রাম টুইটারে আপনি ফার্স্ট পেজে পাইবেন তারপরে ফেসবুক অ্যান্ড এগুলাতে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে পাইবেন আপনি দুই নম্বর বা তিন নম্বর পেজে আপনি গুগল অ্যাডস ক্যাম্পেইনের গিক যদি খুঁজেন তাহলে আপনি ফার্স্ট পেজে অনলাইন সেলারের ফার্স্ট পেজে পাইবেন আমার গিক প্রত্যেকটাই মোটামুটি র্যাঙ্কে কথা বুঝতে পারছেন এখন ফাইবারে কাজের সংখ্যা কম এই জন্য কাজ আসতেছে না অন্যথায় যেভাবে র্যাঙ্কে আছে সেভাবে পাওয়ার কথা আমার বর্তমানেই তো আমার গত এক সপ্তাহে আমি তো জানেন আপনারা সবাই কাজে ব্যস্ত ছিলাম এই জন্য আমি কোনো অ্যাক্টিভিটিস ছিলাম না ফাইবারে টোটালি অ্যাক্টিভ ছিলাম না কিন্তু ওই এক সপ্তাহ থেকে অ্যাক্টিভ হইয়া এখন আমার ইমপ্রেশন অলরেডি পনেরোশো ছাপ্পান্ন অলরেডি পনেরোশো ছাপ্পান্ন এবং উপরের দিকে উঠতেছে সো তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হইব কী খেয়াল রাখতে হইব যে আমরা কি করব যে টেকগুলো ইউজ করব সেই টেকগুলার আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি সেট থাকতে হইব আচ্ছা তারপরে আপনি আরেকটা কি দিছিলেন কপি পেস্ট তাই না আপনার একটা টেক কপি পেস্ট আচ্ছা কপি পেস্টের এই গিকটা ওপেন করি তো দেখি এই গিকটাই ওপেন করি কপি পেস্টের হ্যাঁ কপি পেস্ট ঠিক আছে data entry data data entry ঠিক আছে কপি পেস্টটা ডাটা এন্ট্রির ম্যাচ আছে ম্যাচের তাহলে আপনার এটা ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা না আরেকটা আরেকটা টেক জানি কি বলেন না ওল্ড রিসার্চ আমার কথা শোনা যায় হ্যাঁ শুনছি আরেকটা টেক ওয়েব রিসার্চ ছিল একটা ওয়েব রিসার্চ ওয়েব রিসার্চ ও আচ্ছা আচ্ছা web research data entry match না ডাটা এন্ট্রি পর্যন্ত ম্যাচ আছে কিন্তু ওয়েব রিসার্চটা ম্যাচ না এখন যদি ও data entry data entry web research দিয়ে দেখি তাহলে কি আসে দেখি ডাটা এন্ট্রি ওয়েব আচ্ছা এটা সে মানে সাব ক্যাটাগরিটা ম্যাচ না তারপরে এটা নিয়ে তেমন একটা ঝামেলা হবে না র্যাঙ্ক করার সম্ভাবনা আছে তারপরেও মানে হওয়াটা একটু জটিল আচ্ছা তারপরে আরেকটা কি জানি ছিল হচ্ছে excel data entry excel data entry এবং excel data entry excel data entry এই যে দেখেন তার ইমেজটা কি পরিমাণ অ্যাক্টিভ সে top rated seller excel data entry হ্যাঁ এটা ঠিক আছে তাইলে আপনি শুধুমাত্র ওই ডাটা মাইনিং যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা ট্যাগটা আপনি কি করতে হইব বাতিল করতে হইব কথা বুঝতে পারছেন আচ্ছা আপনি ডেসক্রিপশনটা কি করতে হইব নতুন করে করতে হইব ডেসক্রিপশনটা কিভাবে করবেন একটা নতুন ডেসক্রিপশন আপনি কিভাবে করবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তেই দেখিয়ে দিব সমস্যা নাই আপনি কি ছিল হ্যাঁ ছিল হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং একটা আরেকটা রইছে ওয়েব স্ক্র্যাপিং ছিল একটা জি আরো দুইটা আছে হুম বলেন ওয়েব স্ক্র্যাপিং একটা আছে আর একটা হচ্ছে convert PDF to excel web scraping জি ওয়েব স্ক্র্যাপিং হচ্ছে data data processing data mining and scraping দেখেন আপনারগুলা আপনি এইভাবে সার্চ দিয়ে দিয়ে দেখবেন আমি যেভাবে দেখাইছি ওইভাবে সার্চ দিয়ে দিয়ে দেখবেন দেখেন আপনি ওইগুলা আচ্ছা, দেখতে আচ্ছা। পাচ্ছেন যে আপনার আসলে মিল নাই তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে টেকগুলা ক্যাটাগরি ম্যাচ করে দেওয়া এটা হচ্ছে আমাদের কাজ কথা বুঝতে পারছেন আমরা যেন এক ক্যাটাগরিতে থাকি আচ্ছা। বিভিন্ন ক্যাটাগরিতে গেলে আমাদের এখন যেহেতু আমাদের কি আমাদের হচ্ছে কম্পিটিটর বেশি কম্পিটিটর বেশি আমাদের অন্যের সাথে কম্পিটিশন করে লঞ্চ করা আমাদের জন্য জটিল সো দ্যাট আমরা যে কোনো একটা সেক্টরেই র্যাঙ্ক করি আগে তারপরে অটোমেটিকলি আমার ফাইবার গিকটা অটোমেটিকলি অন্য অন্য এক সেক্টরে গিক করলে অন্য সেক্টরে অটোমেটিক গিক র্যাঙ্ক হবে ওকে ঠিক আছে তাইলে এখন আমি আচ্ছা। দেখাচ্ছি আপনারা কিভাবে কি করবেন আচ্ছা, আর হচ্ছে কনভার্ট পিডিএফ টু এক্সেল একটা আছে এটা আপনি দেখে নিন ঠিক আছে আচ্ছা স্যার বলছি কি আপনি যেভাবে দেখাইছেন এভাবে তো আমাদের আর কেউ দেখায় নাই এই জন্যই তো হ্যাঁ, আপনাদের হ্যাঁ, হ্যাঁ। এই জন্যই তো বলছি অ্যাডভান্স অ্যাডভান্স মানে কি অ্যাডভান্স মানেটাই হচ্ছে তো মানে অন্যের চাইতে ভালো আর একটু ডেভেলপ আচ্ছা এখন আপনি কি করবেন একটা চ্যাট জিপিটি নামে একটা সফটওয়্যার আছে চ্যাট জিপিটি এই সফটওয়্যারটাতে আপনি কি করবেন অফ অ্যাকাউন্ট করবেন আগে ঠিক আছে চ্যাট জিপিটি সবাই লিখে রাখেন আপনারা চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটিতে আপনারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আপনারা ওই যে জায়গাতে ওই যে ওপেন অল ওপেন অল নামে এই ওপেন অল নামে অপশনটাতে আপনি কি করবেন ক্লিক করবেন ওপেন অল নামে ক্লিক করার পরে চ্যাট জিপিটিতে এখানে অ্যাকাউন্ট করা লাগে অ্যাকাউন্টটা মানে এখানে আপনি সাইন আপ করতে হইব কথা বুঝতে পারছেন সাইন আপ করার পরে আপনি কি করবেন আর নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন এখানে এই ওয়েবসাইটে আসার পরে আপনি এই যে নিচের দিকে আসেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে ক্লিক করবেন চ্যাট জিপিটিতে ক্লিক করার পরে আপনি আবার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন try ChatGPT try ChatGPT আসার পরে এখান থেকে দেখবেন আপনাকে অ্যাকাউন্ট করার কথা বলছে তখন আপনি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট করার পরে এইরকম একটা ড্যাশবোর্ড আসবে আপনার ড্যাশবোর্ড আসার পরে এই এই জায়গার মধ্যে আপনি সার্চ লিখবেন Fiverr gig description Fiverr gig description দিয়ে একটা কমা দিয়ে দিবেন data entry and lead generation data entry and lead generation click করলাম এখন দেখেন আমাকে ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশনের উপরে একটা ডেসক্রিপশন লেখা দিচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে কন্ট্যাক্ট করেন আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে সে ওকে এ পর্যন্ত লিখে দিল hello I am an experience data entry specialist and lead generation expert I am had to help you with all of your data entry and lead generation needs with with data entry service I I quickly and secure secure uh, accurately all of of data into your desired uh, format I have a first typing speed যাই হোক এইগুলো দিছে আমারে আপনি দেখ এটা পড়বেন পড়ে যদি দেখেন না আপনার মনস্ফুত হয়নি তাহলে এটা আবার নতুন করে দিতে পারবেন আচ্ছা কিভাবে আপনি আবার নতুন করে দিবেন সেটা আমি দিচ্ছি এখানে আমি এটা কপি করি কপি করলাম কপি করার পরে আবার নতুন একটা টেপ নিলাম টেপ নিয়ে double checker D U B L E double C C K double checker কি দিলাম সার্চ দিলাম ডাবল চেকার সার্চ দিয়ে দেখি আমাদের যে ডেসক্রিপশনটা দিয়েছে সেই ডেসক্রিপশনটা কতটুকু ইউনিক আমরা চেক করে দেখি আচ্ছা এখানে দিই আমরা কন্ট্রোল ফি দিলাম I am not a robot Çekler gidiyor. আচ্ছা চেক হয়নি চেক করেনি আচ্ছা I am not a robot তারপরে চেক চেক প্লাগি প্লাগিয়ারিজম চেক স্ক্যানিং করতেছে একটু অপেক্ষা করেন দেখি কতটুকু কতটুকু কাজ করতেছে বাইশ পারসেন্ট ছাপ্পান্ন পারসেন্ট স্ক্যান অরিজিনালি প্রবলেম করতেছে সাতষট্টি কি আপনারা সবাই দেখতেছেন আপনারা সবাই আছেন না ঘুমাই গেছেন জি দেখতেছি সবাই একটু কথা বলেন ভাই প্লিজ স্যার আছি আমরা ওকে আমরা রেজাল্ট রেজাল্ট পাইয়া গেছি স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে স্যার রেকর্ড oh, করতেছেন হ্যাঁ, স্যার রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে ক্লাসটাও ইউটিউবে পাইবে আমি করতেছি স্যার আচ্ছা এখন আপনারা একটা জিনিস দেখেন কত পার্সেন্ট দিল আমাকে ইউনিক দিল এইটি নাইন পার্সেন্ট আর প্লাগারিজম হচ্ছে ইলেভেন পার্সেন্ট মানে হচ্ছে মাত্র এগারো পার্সেন্ট সে কি করছে কপি করতে পারছে যে কোথাও না কোথাও ব্যবহার হয়েছে এগারো পার্সেন্ট আচ্ছা এগারো পার্সেন্ট কোথায় ব্যবহার হয়েছে আমরা একটু দেখি এই এগারো পার্সেন্ট হচ্ছে ফাইবার ব্যবহার হয়ে নাই ডেইলিয়ান dot grow website dot com কোনো একটা জায়গা নামক জায়গায় কী করছে এটা ব্যবহার করছে কোন এগারো পার্সেন্ট দেখি একটু আমরা ওই জায়গাটা প্লিজ ডন্ট এই জায়গাটা আমরা যদি কাইটাই দেই আমাদের কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এখন এইটা দেখি আমাদের ইউনিক আমাদের ভাষা ইউজ করছে কিনা সেটা আমরা দেখি ট্রান্সলেটরে গিয়া আমরা দেখি আমাদের ইউনিক ল্যাঙ্গুয়েজ ইউজ করছে কিনা কন্ট্রোল ভি দিলাম দেখি হ্যাঁ ফাইবারের ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন পরিষেবার জন্য এখানে একটি প্রস্তাবিত গিগ বিবরণ রয়েছে আচ্ছা হ্যালো আমি একজন অভিজ্ঞ ডাটা এন্ট্রি বিশেষজ্ঞ এবং লিড জেনারেশন এক্সপার্ট আপনার সমস্ত ডেটা এন্ট্রি এবং লিড জেনারেশনের প্রয়োজনে আপনাকে সাহায্য করার জন্য আমি এখানে আসি আমার ডেটা এন্ট্রি পরিষেবার মাধ্যমে আমি দ্রুত এবং সঠিকভাবে আপনার সমস্ত ডেটা আপনার পছন্দসই বিন্যাসের ইনপুট করতে পারে আমার দ্রুত টাইপিং গতি আছে এবং বিস্তারিত বিষয়ে গভীর মনোযোগ রয়েছে তাই আপনি বিশ্বাস করতে পারেন যে আপনার ডেটা সঠিকভাবে প্রবেশ করা হবে আচ্ছা দেখেন কত সুন্দর করে একটা বাসা দিছে না এই জায়গাটা আমরা কাইটা ফেলাই মেয়েটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই কত সুন্দর করে আমাকে একটা কি দিছে বাসা দিছে না আপনারা আমার সাথে কথা বলবেন আমি যখন আপনাদের প্রশ্ন করবো তখন আপনারা বলবেন কত হ্যাঁ তাইলে আমাদের কষ্ট আছে আমরা প্রযুক্তি ইউজ করতে জানি না এটা হচ্ছে আমাদের দুর্বলতা যদি আমরা প্রযুক্তি ইউজ করতে জানি তাহলে আমাদের কোনো কাজে কষ্ট নাই ঠিক আছে এই জন্য আমরা প্রযুক্তি ইউজ করে জানবো সঠিক ওয়েতে ইউজ করে জানবো আচ্ছা গেল এটা এখন মনে করেন আপনার এই ডেসক্রিপশনটা পছন্দ হয়নি ঠিক আছে আপনার এই ডেসক্রিপশনটা পছন্দ হয়নি তাহলে আপনি কি করবেন রিজেনারেট রেসপন্সে ক্লিক করলে আবার আপনাকে নতুন একটা ডেসক্রিপশন লিখে দিবে শিওর হেয়ার ইজ এক্সপার example of a gig description এই যে লেখছে সে আবার আপনাকে দিচ্ছে তারপরে এটার সাথে আপনি কি করবেন কিছু ওই যে নাম্বারিং দিয়ে আমরা কিছু সার্ভিস দিই না why you why you hire me ঠিক আছে হোয়াট ইজ সার্ভিস মাই এই বিষয়গুলো আপনি অ্যাড করে দিলেন আচ্ছা তারপরে আরেকটা বিষয় আমি এই জায়গার মধ্যে দেখাই এই জায়গার মধ্যে আরেকটা বিষয় দেখানোর বাকি রয়েছে এটার মধ্যে যেটা অ্যাড করতে বলছেন হ্যাঁ। যেটা অ্যাড করতে বলছেন তো এটা অ্যাড করলে অন্যদের সাথে মিলে যাবে না এটা ম্যাচ হবে না কোনটা অ্যাড করলে যেগুলো কোশ্চেন যেগুলো কথা ওই ওই কোশ্চেন ওই কোশ্চেনগুলো আপনি এখানে আনবেন আইনা দেখবেন মিলছে কিনা ম্যাচ করছে কিনা যদি ম্যাচ করে তাহলে আপনি এখান থেকে কিছু এডিট করবেন দুইটা চারটা শব্দ এডিট করবেন অথবা তার সিমিলার ওয়ার্ড বসাইবেন ঠিক আছে আচ্ছা এটা আমরা এখন গ্রামারলি চেক করি গ্রামারলি চেক করে দেখি আমাদের কোনো গ্রামারলি কোনো প্রবলেম আছে কি না এই যে আমাদের প্রথম যে ডেসক্রিপশন দিয়েছিলাম সেই ডেসক্রিপশনটা কয়টা চেক আছে আমাদের বেশ কিছু চেক আছে প্রত্যেকটা চেক আমাদের করতে হইব কারণ আমরা দেখি আমাদের গ্রামারলি কোনো প্রবলেম আছে কি না যদিও গ্রামারলি কোনো প্রবলেম আমি দেখছি না যখন এখানে রিডিং পড়ছি তখন কোনো গ্রামারলি প্রবলেম চোখে পড়েনি আচ্ছা এটা দেখে ফেলি আমাদের কোনো গ্রামারলি প্রবলেম আছে কি না এটা এই টুলটা হচ্ছে এই টুলসটা হচ্ছে আপনার এসিওর এসিও টুলস e বুঝছেন এটা ফ্রিতে কিছু কাজ করা যায় এটাতে এসিওর e তো এইগুলা এটা দিল না ও গ্রামারলি চেক তো হবে না গ্রামারলি চেক প্রয়োজন না কারণ গ্রামারলিতে এক্সটেনশন এড করা আছে দেওয়ার সাথে সাথে সে আমাদের গ্রামারলি কোনো ভুল ধরেনি ঠিক আছে আমাদের কোনো গ্রামারলি ভুল ধরেনি স লাগবে না আমাদের আচ্ছা এখন একটা জিনিস মনে রাখেন এখান থেকে যে নতুন আমরা যে দ্বিতীয় যে ডেসক্রিপশনটা আনছি সেই ডেসক্রিপশনটা আবার আমরা কপি করি আমরা মনে করেন আগেরটা দিতাম না নতুনটা দিতাম তাইলে নতুনটার অবস্থা আমরা একটু দেখি ঠিক আছে নতুনটা দিলাম পেস্ট করলাম পেস্ট করে এখন আমরা I am not a robot দেই তারপরে চেক দেই এখানে গ্রামারে একটা ভুল ধরছে এখানে দেখছি গ্রামারে একটা ভুল ধরছে সময় হয়ে গেছে ক্লাসের সোশিয়াল প্যানেল কি অবস্থা বিপদ আছে চাপা আছে ইউটিউব নিয়ে আচ্ছা আপনারা এখানে যারা আছেন সবাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলছেন মানে আমি তো ভিডিওটা চ্যানেলে দিয়ে দিব অনেকে হয়তো ঠান্ডার কারণে ঘুমাই গেছেন নড়াচড়া তো নাই অনেকেরই না ঘুমাইছি না আচ্ছা আচ্ছা স্যার তাহলে আপনি স্যার সপ্তাহে কোন দিন ক্লাস নেবেন স্যার একটু বলে দিতে হ্যাঁ, মঙ্গলবারে রাত্র 10টায় যে 10:30 ওকে তাহলে নেক্সট প্রতি 10:30টায় হ্যাঁ প্রতি মঙ্গলবারে রাত্র 10:30টায় ক্লাস নিব এটা ওকে স্যার ধন্যবাদ বড় সময় নিচ্ছে এটাতে সমস্যা কি অনেক সময় সময় নেই স্ক্যান করতে অনেক সময় নেই কারণ অনেক জায়গায় সে স্ক্যান কইরা তারপরে দেখে এখানে আছে কিনা নেক্সট ক্লাস হবে আবার আমাদের আপনাদের গিক আপনারা তো আজকে সবাই সার্চ রিসার্চ করে রেডি করবেন তারপরে আবার দেখব আর ক্লাস নিব হচ্ছে আপনার ফাইবারের ব্যাকলিং রেডি করা কীভাবে ব্যাকলিং করবেন সেই বিষয়গুলা স্যার ব্যাকলিংটা কি স্যার ব্যাকলিং হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার ফাইবারকে শেয়ার করা বিভিন্ন ওয়েবসাইটে নিজেকে শেয়ার করা এখানে মানুষ ভিজিট করে এই জায়গাগুলোতে ফাইবারকে শেয়ার করা একটা জিনিস আপনারা সবাই মনে রাখবেন ফাইবার এমন একটা জায়গা যেখান থেকে আপনি যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারেন হয় আপনার গিগ হারিয়ে যেতে পারে না হয় আপনার প্রোফাইল হারিয়ে যেতে পারে না হয় আপনার গিগ প্রথম প্রাইস থেকে একদম লাস্টে চলে যাবে আর জীবনেও এটা র্যাঙ্ক করবে না কারণ এইটা কেমনে কি করে কি হয় সেটা ফাইবার ছাড়া কেউ কইতে পারবে না এমনকি যিনি ফাইবার বানাইছে তিনিও বলতে পারবে না যে কার গিক কোন সময় ফার্স্ট ফ্রিজে আসবে কারণ এটা সম্পূর্ণ কোডিংয়ের সিস্টেমে তৈরি করা কোড কখন আপনার আপনি যত স্ট্রং করে এসিও করে দিবেন আপনার ফাইবারটা গিকটা তত স্ট্রং করে চলে আসবে যত বেশি আপনার ম্যাচ হবে না তারপরে ইউনিক হবে সব কিছু আপনার ইমেজ এসিও থাকবে ইউনিক থাকবে একটা ইউনিক ইমেজ থাকবে ওই যে আমরা সবাই ক্যানভাতে কি ইমেজ ইউজ করি একটা জিনিস আমরা বুঝি না ক্যানভা হচ্ছে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে যে ইমেজটা আমরা ইউজ করি সেই ইমেজের একটা লিঙ্ক তৈরি হয়ে যায় দ্যাটস মিন ফাইবার বুঝতে পারে আপনি একটা একটা মাধ্যমে আপনি একটা ইমেজ ক্রিয়েট করে সেই ইমেজটা আপনি এখানে ফাইবারে দিয়েছেন আহমেদ আইটি ভাই আপনি আপনার মাইক্রোফোনটা অফ করেন প্লিজ তো আমরা কিন্তু এটা বুঝি না আমরা অনেকেই জানি না আপনাদের আমি ক্যানভাতে দেখাইয়া দিতে পারি যে কিভাবে লিঙ্ক তৈরি হয় আমি আপনাদের দেখাই কি আমাদের এইটা আইতো না নি হায় হ্যাঁ কাইটটা গেছে রে কন্ট্রোল সি আচ্ছা ভাই আমরা মানে বায়ারকে কয়টা থেকে কয়টার মধ্যে রিকোয়েস্ট মানে নক করলে রেসপন্স ভালো পাওয়া যাবে আপনার রাত্রে হচ্ছে বা এগারোটার পর থেকে ফজর পর্যন্ত সাতটা পর্যন্ত আর দিনের বেলা হচ্ছে তিনটা থেকে ছয়টা পর্যন্ত স্যার বায়ারকে কেমনে নক করবো স্যার ওই তো ওইটাই তো দেখাই ওইটাই তো হচ্ছে আপনার অ্যাডভান্স স্যার ফাইবারে কি বাইরে কি নক করার কোনো হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে আছে আছে আপনারা এখানে আসছেন দেখবেন অনেক কিছু পাইবেন এমনকি আশা করছি আপনারা জয়জন যা যারাই আছেন আপনারা প্রত্যেকেই আপনাদের পরিচিত জনকে রিকমেন্ড করবেন আমার কাছে আসার জন্য ইনশাল্লাহ কোর্সটা করার পরে কাজ পাওয়াটা আপনাদের দায়িত্ব কাজ কিভাবে পাইবেন সেটা আমি দেখিয়ে দিব কাজ নিয়ে আসাটা আপনাদের দায়িত্ব কিন্তু কাজ কিভাবে পাইবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিব যতটা ওয়ে আছে একটা কাজ নিয়ে আসার জন্য সব প্রত্যেকটা ওয়ে আপনাদের সামনে আমি চোখের সামনে আমি দেখিয়ে দেব কিন্তু কাজটা তো মূল কাজটা আপনারা করতে হইব কারণ আপনাকে আমি কাজ আনিয়ে দিতে পারবো না ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ ডাবল চেকারে প্রবলেম করতেছে লোডিং প্রবলেম করতেছে আচ্ছা দেখো একবার তো দেখাইছি এখন আর যদি না হয় তাহলে আর কি করবেন আচ্ছা আর কি বলছিলাম আর কি একটা জিনিস দেখাইবো ক্যানভা ক্যানভাতে যে ক্যানভাতে গিফট তৈরি করলে লিংক কিভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সরি সরি আচ্ছা ভাই যে টাইটেলটা মানে কিভাবে ইউনিক করা যায় সেটার কোনো ওয়ে আছে কি টাইটেল ইউনিক করার জন্য একটা আগে একটা এক্সটেনশন আছে ওই এক্সটেনশনটা কাজ করে না ইদানিং আমি আবার সামনের ক্লাসে এটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট হয়ে অপেক্ষা করেন প্লিজ ওইটা নিয়ে আসলে আমি আজকে আর গবেষণা করিনি আগে একটা আমরা আমি যখন কাজ করছি তখন একটা টুলস নিয়ে কাজ করতাম ওই টুলসটা এখন আর অ্যাক্টিভ আছে কিনা সেটা একটু দেখতেই পারি স্যার টাইল টেলটা কিভাবে ইউনিক করা যায় স্যার আমি একটু শিখছিলাম স্যার একটা ভিডিও দেখে স্যার মনে আছে ওই টুলসটার নাম কি জানি বলেন তো একটু আমাকে স্যার এটা টুলস না স্যার আমি এটা ম্যানুয়ালি করছি এটা হচ্ছে স্যার তা আমাদের কিন্তু প্রত্যেকটা ফাইবারে যে গিগ গুলো আছে স্যার আমার সাতটা গিগ আছে সাতটা গিগের কিন্তু স্যার ইউআরএল স্যার আলাদা থাকে স্যার আমি যেই টাইটেলটা দিব এটা কিন্তু স্যার একটা ইউআরএল পরিণত হয়ে যায় স্যার না এ আপনি আমি চাইলে সেই ইউআরএলটা ইউনিক ভাবে দিতে পারি তিনটা চারটা আমি কোড মানে কি বলা হয় না আসলে এটা বুঝছেন না উনি ইউনিক বলতে বুঝাচ্ছেন উনি হচ্ছে ওই কথাটাই বুঝাইছেন যে একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল কিভাবে করা যায় এবং খুব ইউনিক বলতে এখানে বলা হচ্ছে যে শব্দগুলো আমরা ইউজ করব যে টাইটেলটা আমরা ইউজ করব ওই টাইটেলটা যেন আর কেউ ইউজ না করে আচ্ছা দেখেন এই যে ইমেজটা আমরা আপলোড করব মনে করেন এই যে শেয়ার দিলাম এই শেয়ার থেকে এই যে লিঙ্ক কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা কপি করলাম কপি করে এখন দেখেন আমি আপনাদের গ্রুপে দেয়া যায় কি না এটা গ্রুপ কোথায় কোন একটা গ্রুপে মনে মাইর করে ফাটাই রে ভাই ডিএম সুপার টিম পেস্ট এখন আপনি যদি এই লিঙ্কে যান ওই যে গ্রুপে দিছি আমি এই লিঙ্কে যান তাইলে এই ইমেজটা আপনি পেয়ে যাবেন কথা বুঝতে পারছেন আচ্ছা এই একটা গেল একটা গেল তারপরে আসেন এই যে শেয়ার সোশ্যাল লিঙ্ক দেখতে পাচ্ছেন শেয়ার সোশ্যাল ওখান থেকে আপনি সরাসরি সোশ্যালে শেয়ার করতে পারবেন দ্যাটস মিন এটাতে একটা লিঙ্ক আছে এই জন্য সরাসরি এখান থেকে কী করা যায় শেয়ার করা যাচ্ছে আচ্ছা গেল এইটা তারপরে আসেন আবার ডাউনলোডে আসেন এই যে বিউ অনলি লিঙ্ক এই যে অনলি লিঙ্কটা এই যে অনলি লিঙ্ক এইটা অনলি লিঙ্ক কপি করছি এই যে এই যে কপি এই লিঙ্কটা কপি করলাম কেন আপনারা কিন্তু এটা আমরা অনেকেই বুঝি না আমরা অনেকেই এটা নিয়ে ভাবিও না এই যে দিলাম এখন এখানে ঢুকলে আমার এই পুস্টাই পাইবেন আপনি এই ইমেজ এই যে দেখেন ইমেজ দেখছেন নি আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখা যাচ্ছে জি আচ্ছা। তাইলে এখন আপনারা চিন্তা করেন বিষয়টা যে একটা ইমেজ আমরা ইউজ করছি ফাইবার বলতেছে কোনো থার্ড পার্টি ইমেজ আপনারা ইউজ করবেন না এখন আমরা একটা ইমেজ ইউজ করতেছি যেটা থার্ড পার্টির সাথে ম্যাচ আছে যেখানে একটা লিঙ্ক আছে ইমেজটা সেই ইমেজটা আমরা ইউজ করতেছি সো আমাদের কাজ হচ্ছে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকেই যে কোনো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে একটা তামনেইল রেডি করা আর আপনারা ইউনিক একটা ডেসক্রিপশন তৈরি করা ইউনিক টাইটেল তারপরে হচ্ছে আপনি যে ক্যাটাগরির গিক তৈরি করবেন ওই ক্যাটাগরির পাঁচটা ট্যাগ দেয়া ওই ক্যাটাগরি রিলেটেড পাঁচটা ট্যাগ দেয়া টেকগুলো দিয়ে আপনি আপনার গিকগুলার প্রত্যেকেই কী করবেন এডিট করবেন তবে যারা যে গিগ র্যাঙ্কে আছে ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে আছে এটুকু মনে রাখবেন বারে বারে বলতেছি যাদের গিগ ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে আছে অথবা যাদের গিগের মধ্যে অর্ডার আছে আপনারা এখন আর গিগে হাত দিবেন না শুধু ওই যে তুষার ভাইয়ের মতো গিগ যাদের ফলডাউনে আছে বেশি ফলডাউনে কারণ গত সাত দিনে ওনার পনেরোটা মাত্র ইমপ্রেশন আসছে মানে উনি খুব ভয়াবহ অবস্থায় আছে ওই রকম যাদের গিগ আছে আপনারা প্রত্যেকেই আপনাদের গিগুলা এডিট করবেন কথা বুঝতে পারছেন তারপরের দিন স্যার গিগের ক্যাটাগরি কি এডিট করা যাবে না না আপনি যে ক্যাটাগরির গিগ বা গিগ বানাইছেন সেই ক্যাটাগরি ট্যাগ দিবেন ক্যাটাগরি এডিট করা যায় না ক্যাটাগরি এডিট করা যায় তবে আপনি তখন টাইটেল ডেসক্রিপশন হ্যান তেন আবি যাবে এই গিগটাই পরবর্তীতে আপনার ব্যান্ড করে দেওয়ার সম্ভাবনা আছে কথা বুঝতে পারছেন ক্যাটাগরি চেঞ্জ করা যায় না কেন সব কিছুই চেঞ্জ করা যায় সব টোটাল একটা গিককে এডিট করা যায় কোনো সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে আপনি আপনি এডিটটা করতে হইব আপনার খুবই ইউনিকভাবে যাতে ফাইবার কোনো সমস্যা না হয় কথা বুঝতে পারছেন তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আগামী দিন হোমওয়ার্ক হচ্ছে আপনাদের প্রত্যেকেই আপনাদের ফাইবারটাকে আজকে যেভাবে দেখাইছে ওইভাবে ঠিক করে আরও আপনারা পরের ক্লাসে আরও পাবেন ইনশাল্লাহ তাহেন আপনারা হয়তো দশ থেকে বারোটা ক্লাস আপনাদের হবে ইন টোটাল আপনারা অনেক কিছুই পাবেন আমার কাছ থেকে আর কারো কোনো প্রশ্ন থাকলে পাঁচ মিনিটের ভিতরে আপনারা প্রশ্ন করে ফেলেন আমি শেষ করে দিব অলরেডি নয়টা থেকে সাড়ে বারোটা হয়ে যাচ্ছে তাসমিন হচ্ছে কত সময় দেখেন আপনারা মানে সাড়ে বারোটা সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা হইলে তিন ঘন্টা ভাই আমার সাইবারটা কেউ দেখবেন না আমি আগে বলছিলাম কেউ দেখাইবেন না আপনি আর আজকে দেখাইছেন না তার মানে পরের ক্লাসে এখন আর দেখার মতো টাইম নাই আর না আপনি একটু বলার সাথে সাথে ওই যে ওই ভাইয়াটা দেখাইছে ও আচ্ছা তাহলে পরের ক্লাসে ভাই এখন আমি আর মনে মানতেছে না ওকে পরের ক্লাসে পরের ক্লাসে এখন পরের ক্লাসে শুভ রাত্রি আর করি নাই ডিনার করব আর তাহলে এখন আর কারো কোনো না তাহলে আমি হলো ভাইয়াকে পাঠাই দিতে ভাইয়া একটু আমার হলো ফাইবারটা চেক করে দিয়েন না এইভাবে চেক করা যায় না আপু অনেক কিছু আছে অনেক মানে ভিতরের কিছু আছে এগুলো চেক করা যায় না সেটা আচ্ছা, মানে? <laughs> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে মানে তাইলে সরাসরি ক্লাসে দেখলে সুবিধা হইব সবাই স্যার আমি কি আমার ডেসক্রিপশনগুলো এখন চেঞ্জ করে দিব হ্যাঁ হ্যাঁ আপনি আপনার ডেসক্রিপশন অবশ্যই চেঞ্জ করবেন ট্যাগ চেঞ্জ করবেন আপনি ইমেজ চেঞ্জ করবেন প্লাস গি গিগ ইমেজটা চেঞ্জ করব হ্যাঁ হ্যাঁ গি ইমেজটা চেঞ্জ এবং ট্যাগ ট্যাগ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ সকালের ভিতরে